আজকে আমরা শিখব হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন তো আমরা অ্যাড ক্যাম্পেইনের অ্যাড ক্যাম্পেন মূলত বিশাল একটা পার্ট ঠিক আছে এখানে অনেক ধরনের অ্যাড ক্যাম্পেইন করতে হয় আমি যদি অ্যাড ক্যাম্পেইনে একটু আইডিয়া দিই যে আমরা কি কি ধরনের অ্যাড ক্যাম্পেন শিখব এই ক্লাসগুলোর মাধ্যমে মানে, মানে আমাদের এই ফুল কোর্সের মাধ্যমে তো আমরা একটু আমরা অ্যাডস ম্যানেজারে চলে যাই তো একটু অপেক্ষা করি আর আমরা যে কাজগুলো শিখব এই কাজের চাহিদা মার্কেটে কত মার্কেট প্লেসে কতটুকু আছে সেটাও আমরা দেখব তো যাই হোক আমরা অ্যাড অ্যাড ম্যানেজারে চলে আসছি এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট একটু সময় লাগবে আমাদের এখানে টোটাল দুইটা তিনটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা আছে মানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে আর কি তো আমি একটু আমার আগেরগুলোতে যাই এখানে এখানে অনেকগুলো অ্যাড রান করা হয়েছে দেন এখানে অনেক রকমেরই অ্যাড রান করা হয়েছে তো নেট একটু প্রবলেম সমস্যা নাই হয়ে যাবে লোড নিচ্ছে ওকে এখানে যদি আমরা দেখি আমরা ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম এখানে তো এখানে দেখো ব্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড আছে ট্রাফিক আছে এঙ্গেজমেন্ট আছে লিড আছে অ্যাপ অ্যাপ্লিকেশন আছে সেলস অ্যাড আছে এর ভিতরে আরও অনেক ধরনের অ্যাড আছে যেমন অ্যাওয়ারনেস অ্যাডের ভিতরে আছে কি এটার ভিতরে যদি আমরা একটু দেখি সিলেক্ট করি তাহলে দেখো এখানে reach brand awareness video view মানে এখানে রিস একটা পোস্টকে রিস করাতে পারবা তারপরে ব্যান্ড অ্যাওয়ারনেস একটা বিজনেসকে বড় করানোর জন্য যা যা করা দরকার তাই আমরা করতে পারবো আর একটা হচ্ছে ভিডিও ভিউ আমরা ভিডিও ভিউ কিন্তু এখান থেকে নিতে পারবো তো আবার যদি আমরা ট্রাফিকের ভিতরে যাই ট্রাফিকের ভিতরে কি আছে এখানে ওয়েবসাইটের ভিতরে যে আমরা কাজগুলো করব যেমন ওয়েবসাইটে যদি আমাদের কোনো ট্রাফিক প্রয়োজন হয় সেই ট্রাফিকগুলো কিন্তু আমরা এখানে নিতে পারবো এই অ্যাড ক্যাম্পেইন রান করে এখানে অ্যাডগুলো শো করবে হচ্ছে এখানে দুইটা অ্যাড রান করা যাবে একটা হচ্ছে ক্লিক লিঙ্ক ক্লিক আর একটা হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ ঠিক আছে এখানে দুইটাই আমরা এখান থেকে করতে পারবো তারপরে আমরা যদি এঙ্গেজমেন্টে যাই এঙ্গেজমেন্ট অ্যাডের ভিতরে আসা হচ্ছে message ad video view ad এবং পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড তো আমরা এর ভিতরে আমরা পেজ লাইকও অ্যাডও কিন্তু আমরা করতে পারবো এখান থেকে তো লিডের ভিতরে দেখো আরও কিছু অ্যাড আছে যদি আমাদের নির্দিষ্ট কোনো গ্রাহকের কোনো কিছু প্রয়োজন হয় হতে পারে তার জিমেল দরকার পড়তে পারে ফোন নাম্বার দরকার পড়তে পারে তার পার্সোনাল অ্যাড্রেস দরকার পড়তে পারে ক্রেডিট কার্ড পড়তে পারে এই ধরনের যাবতীয় জিনিস যদি বায়ারদের কাছ থেকে বা তুমি যাদেরকে টার্গেট করতেছো তাদের কাছ থেকে নেওয়ার প্রয়োজন হয় তাহলে মূলত এই অ্যাডটা রান করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় ঠিক আছে এখানে অনেকগুলো অ্যাড আছে যেমন মেসেজ কল সাইন আপ আর ইত্যাদি আছে ঠিক আছে আবার যদি আমরা যাই হচ্ছে অ্যাপ প্রমোশন অ্যাপ প্রমোশনের ভিতরে যদি যাই অ্যাপ প্রমোশন হচ্ছে আমাদের যদি গুগল প্লে স্টোরে যদি কারো অ্যাপ পাবলিশ থাকে ঠিক আছে সেই অ্যাপটা আমরা যদি মানুষের কাছে পৌঁছায় দিতে চাই তাহলে আমাদের এই অ্যাপ মানে এই অ্যাপটা আমাদের কি প্রচার করতে হবে আমরা যদি ফেসবুক আমরা যারা আছি আমরা যদি ফেসবুক ব্রাউজিং করি মাঝে মাঝে দেখতে পারবা বিভিন্ন ধরনের গেমস আসে দেখা যায় যে তারা গেমস খেলতেছে বা গেমস খেলার ভিডিওগুলো সাইরে দিছে সাইরে দেওয়ার পরে ওই ভিডিওর ওইখানে উপরে দেখতে পারবে স্পন্সার লেখা থাকে ঠিক আছে ওইটার মূলত নিচে যদি ক্লিক করো তাহলে কিন্তু মানে অ্যাপটা ইনস্টল করার অপশন থাকে ঠিক আছে এটারে বলা হয় হচ্ছে অ্যাপ প্রমোশনের এই কাজটা মূলত অ্যাপ প্রমোশনের জন্যই শুধু করা হয় এখানে অ্যাপ ইনস্টল অ্যাপ ইভেন্টস ঠিক আছে অ্যাপ ইনস্টল এবং অ্যাপ অ্যাপ নিয়ে যদি কোনো কিছু আসে সামনে সেটা কিন্তু এখান থেকে করা যাবে ঠিক আছে যাই হোক আমরা শর্টকাটে বেরিয়ে পড়ি ঠিক আছে এরপরে আছে সেলস কনভারসেশন যদি আমাদের কোনো প্রোডাক্ট থাকে যদি সেটা সেল করতে চাই কনভারসেশন আমরা কনভারসেশনের মাধ্যমে কি কথা বলতে পারবো ঠিক আছে মানে আমরা আমাদের আমাদের একটা পেজ থাকবে সেই পেজের ভিতরে আমি একদম সিম্পলভাবে বুঝাইতেছি যাদের যে কেউ বুঝতে পারে মানে কোনো কঠিন ভাষায় বলতেছি না মানে তুমি একটা পেজ করবা ফেসবুক বিজনেস পেজ করার পরে ওই পেজের ভিতরে একটা প্রোডাক্টের ছবি বা একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট তুমি শো আপ করবা শো আপ করার পর ওই প্রোডাক্টের ভিতরে যদি কারো ওই প্রোডাক্টটা যদি কারো পছন্দ হয় সেটা হয় শার্ট হতে পারে প্যান্ট হতে পারে জুতা হতে পারে ব্যাগ হতে পারে মোবাইল ফোন হতে পারে আদার্স ইত্যাদি ইত্যাদি হতে পারে তো ওইটা যদি কেউ যদি চায় যে আমি এই প্রোডাক্টটা কিনতে চাই তো আমি চাইলে আমি এখান থেকে ডাইরেক্ট কী করে দিতে পারবো আমাদের সাথে যেন কনভারসেশন কথা মানে কথাবার্তা বলতে পারে সেই রকম আমরা কিন্তু ওইখানে মানে সেট করে দিতে পারবো ক্যাটালগ ক্যাটালগ অ্যাডসটা হচ্ছে মূলত আমাদের বিভিন্ন যারা ড্রপ শিপিং বা অ্যাফিলিয়েট করে অথবা যারা ইকমার্স বিজনেসের সাথে সম্পর্কিত বা আলিবাবা দারাজের সাথে সম্পর্কিত তারা দেখবা যে আমরা যখন ফেসবুক ব্রাউজিং করি ওখানে দেখতে পারবা এক সাইডে মানে একটা অ্যাডের পরে অনেকগুলো অ্যাড আসে মানে স্কল করা যায় ঠিক আছে মানে এই ধরো একটা মানে একটা অ্যাডের ভিতরে অনেকগুলো অ্যাড থাকে মনে করো আটটা দশটা পাঁচটা এরকম অ্যাড থাকে যে একটা অ্যাডের ভিতরে থাকে হচ্ছে ব্যাগ একটা অ্যাডের ভিতরে থাকে মোবাইল ফোন একটা অ্যাডের ভিতরে থাকে কম্পিউটার একটার ভিতর থাকে জুতা মানে এগুলা আমরা এখান থেকে করে নিতে পারবো এটারে বলা হয় ক্যাটালগ সেলস অ্যাড মেসেজ আমরা তো জানি ওই মেসেজের অপশনটা কিভাবে করে দিতে হবে এটা আর এটা মেসেজ অ্যাডটা মূলত এখানেও আছে আবার এখানেও আছে ঠিক আছে মেসেজের অ্যাডটা সমস্যা নাই আমরা এখানে যত কিছু আছে আমরা সব কিছুই আমরা শিখব তো যাই হোক আমরা এটা এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে কিভাবে অ্যাকাউন্ট করলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না এখানে যাবতীয় যা কিছু আছে আমরা সবই কিন্তু দেখতে পারবো তো যাই হোক আমি এখানে একটু মিনিমাইজ করে আমি চলে যাব হচ্ছে আমরা যেহেতু মার্কেট প্লেসে কাজ করব ফাইবার মার্কেট প্লেসে আমরা এখানে লিখবো হচ্ছে ফাইবার ডট কম তো আমি একটা আমার ফাইবার অ্যাকাউন্টে না যায় আমি একটা ব্রাউজার একটা বায়ার মুটে যায়া মনে করেন ইনকাম মোডে যায়া আমি একটু দেখব যে এই সার্ভিসগুলো কীরকম এখানে দেওয়া যায় আমি যদি প্রথমে যাই হচ্ছে ফেসবুক ফেসবুক অ্যাড ক্যাম্পিন লেখে যদি আমি সার্চ করি তাহলে দেখা যাবে অনেক ধরনের অ্যাড ক্যাম্পিনের ই আসবে আমরা যদি শুধু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন লিখি তাহলে সব ধরনের অ্যাড ক্যাম্পেইনের কিন্তু মানে গিকগুলো শো করবে বা সার্ভিসগুলো শো শো করবে দেখো এখন যদি আমরা এই সার্ভিসটা নিয়ে কাজ করি আর এখানে মজার বিষয় হচ্ছে যারা এই কাজটা করে সারা জীবন এই কাজটাই করতে পারবে কারণ ফেসবুক আপডেট করতে পারে কিন্তু সার্ভিসটা কিছুটা কিছু সেন্স হবে কিন্তু এই কাজটা কিন্তু পরিবর্তন হবে না আর সারা জীবন কিন্তু করতে পারবো একদম প্রিমিয়াম সার্ভিস যেটা বলে থাকি আমরা তো এখানে দেখো এই সার্ভিসটা যদি আমরা এইভাবে দেই বা শুধু ফেসবুক অ্যাড ক্যাম্পিন লেগে সার্চ করি তাহলে এই কিওয়ার্ডের আন্ডারে বা এই সার্ভিস বা এই ট্যাকের আন্ডারে আমরা কতগুলো সার্ভিস দেখতে পেতেছি এখানে তেত্রিশ হাজার নয়শো একত্রিশটা সার্ভিস কিন্তু দেখতে পাইতেছি অ্যাভেলেবল আছে এবার আমি যদি বলি নয়শো একত্রিশটা মানে তেত্রিশশো সার্ভিস মানে তেত্রিশ হাজার সার্ভিস যদি আমরা এখানে তাদের সাথে প্রতিযোগিতা করতে চাই তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের কতটুক এসি এক্সপার্ট হতে হবে তো আর এখানে যদি একবার গিক র্যাঙ্ক করে ফেলে বা আসতে পারো প্রথম পেজে বা তৃতীয় পেজ নাম্বার পর্যন্ত বা পঞ্চম পেজ নাম্বারে তাহলে কিন্তু হিউজ অর্ডার পাবে ঠিক আছে অর্ডারের কোনো বিকল্প না আর এই কাজটার কিন্তু ডিমান্ড অনেক বেশি ঠিক আছে একটু দেখো এখানে চল্লিশ ডলার বিশ ডলার এটা হয়তো অ্যাড সেট আপ করে দিবে মানে অ্যাড ম্যানেজমেন্ট করবে না শুধু অ্যাডটা সেট আপ করে দিবে মানে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা রিচার্জ করে কাজটা করে ফেলবে কিন্তু এখানে দেখছো পাঁচ ডলার নিচ্ছে এই একজন পঁচিশ ডলার হয়তো এটা নতুন সেলার এই জন্য এটা টপ দিছে আর কি তো এখানে দেখো মোটামুটি যারা এই কাজগুলো বুঝে তারা কিন্তু জানে যে এই কাজের ডিমান্ডটা কত হতে পারে তো দেখো মোটামুটি এখানে কিন্তু সার্ভিসের কোয়ালিটি অনেকটা বেটার এখন আমরা যদি এই মূল সার্ভিস বা মূল কিওয়ার্ড নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমরা এখানে খুব বেশি কাজ করতে পারবো না তো আমাদের কি করতে হবে নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট একটা বা চারটা বা পাঁচটা ক্যাটাগরির উপর বেস করে আমরা কিন্তু কাজ শিখ মানে কাজ করতে পারি দেন শিখতে পারি আমাদের কিন্তু শিখতে হবে অল মানে এভরিথিং যা কিছু আছে সবই শিখতে হবে হ্যাঁ হাবিব হাবিবুর আসো হ্যাঁ। তো বুঝতে পারছো কিছু ওকে হ্যাঁ, তো আমাদের কিন্তু নির্দিষ্ট কোনো মানে কিওয়ার্ডকে ফোকাস করা যাবে না যে কিওয়ার্ডটা সার্ভিস কম মানে আমাদের প্রতিযোগী কম সেই ধরনের কাজগুলো আমরা সব ধরনের কাজ শিখবো কিন্তু সেই ধরনের সার্ভিসগুলো দিব যাতে আমরা খুব অল্প সময়ের ভিতরে আমরা কি আর্নিংয়ের পর্যায়ে চলে যেতে পারি তো যাই হোক এখানে দেখো আমি এখানে লিখছি এটা এবার আমি যদি লিখি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন লিখছি ওকে এবার আমি লিখতে পারি হচ্ছে ধরো আমি একটা লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন করব অথবা অ্যাপ প্রমোশন অ্যাপ মানে ই করব অথবা পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন করব বা কনভারসেশন অ্যাড ক্যাম্পেইন করব এগুলোর উপর কিন্তু আমি কিন্তু কাজ করতে পারি দেখি আমি যদি লিখি page like ad page like page like ad okay শুধু আমি পেজ লাইক অ্যাড লিখে সার্চ করি দেখি কতগুলো সার্ভিস আছে দেখো আমরা কিন্তু সেম সার্ভিসটাই দিতেছি মানে অ্যাড ক্যাম্পেইনের সার্ভিস আমরা সবই শিখবো কিন্তু আমরা একটা নির্দিষ্ট একটা স্পেসিক মানে সিম্পল একটা সার্ভিস বাইসা নিলাম যার মাধ্যমে আমরা সহজে র্যাঙ্কিংয়ে চলে আসতে পারবো দেন আমরা কাজগুলো বেশি পাবো তো এই সার্ভিসটা যদি আমরা পেজ লাইক অ্যাড ক্যাম্পেইনটা করি এই সার্ভিসটা কিন্তু চাহিদা মার্কেট প্লেসে বেশি আছে দেন দেন এখানে মজার বিষয় হচ্ছে দেন সার্ভিস তোমার প্রতিযোগী কিন্তু অনেকটাই কম এখানে দেখো মাত্র ওইখানে অর্ধেক কিন্তু আমাদের প্রতিযোগী কমে আসলো ওইখানে ছিল তেত্রিশ হাজার এখানে চলে আসলো হতে ধরতে গেলে চোদ্দো হাজার সাতশো একটা সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবল এবার আসি আমরা যখন এই অ্যাডটা রান করব বা এই অ্যাডের কাজটা আমরা শিখব তখন আমরা কিন্তু একটা গিক দিব এই গিকের আমাদের প্রতিযোগী তখন কারা থাকবে আমরা তো সারাদিন যারা ফু মানে যারা ফুল টাইম ফ্রিলান্সিং করে বা ফ্রিলান্সার হবে তাদের কিন্তু অল টাইম অ্যাক্টিভ থাকে আমাদের যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো কিন্তু অনলাইনে অ্যাক্টিভ থাকে অল টাইম এবার আমি যদি বায়াররা যখন আসবে তখন কিন্তু এরকম করে দেখবে যদি এটা অফ মানে কি এটা অনলাইন সেলার মানে কারা কারা অনলাইনের ভিতরে আছে তাদেরকে ফাইন্ড আউট করা ঠিক আছে তো ফাইন্ড আউট করে তাদেরকে অর্ডার করে এখন দোকানে যদি লোক না থাকে তাহলে সেখানে কিন্তু কাস্টমার খুব সময় মতো বা কিছুক্ষণ দাঁড়াবে বা হয়তো দুই একটা কথাবার্তা বলতে পারে যে মানুষ কই গেল বা এরকম আমরা কিন্তু দোকানে যা কিন্তু যে দোকানে মানুষ নেই সেই দোকানে কিন্তু অপেক্ষা করি না যেখানে মানুষ বা দোকানের মালিক থাকে সেই দোকানে কিন্তু যাই আমরা তাড়াতাড়ি আমাদের প্রোডাক্ট বা যে কোনো সার্ভিস মানে পণ্যই হোক না কেন কিনে নিয়ে কিন্তু বাসায় চলে আসে এখানে সেম যখন আমাদের স্টুডেন্টরা অনলাইনে থাকবে বা যারা অনলাইনে থাকবে তারা কিন্তু বায়াররা যখন আসবে তখন এরকম করে অনলাইন স্ট্যাটাসটা ওপেন করে দিবে তার মানে কারা কারা অনলাইন আছে তখন তার তিনি কিন্তু দেখতে পারবে এবার আসি যারা অনলাইন আছে এবার দেখো চোদ্দো হাজার সার্ভিসের থেকে চলে আসলো সতেরোশো সার্ভিস তোমার সাথে প্রতিযোগী এবার এখানে কিন্তু আমরা যে কোনো সময় মানে এক থেকে পাঁচ নাম্বার পজিশনে আসতে পারবো এটা আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি ঠিক আছে গ্যারান্টি দিয়ে দিতে পারি দেখো এবার দেখো পেজ লাইকের অ্যাড ক্যাম্পেন এখানে দেখো Facebook page like and follower বাড়াবে এই কাজটা করবে দেখি তার কয়টা অর্ডার চলতেছে নাকি অর্ডার চলে না এটাও দেখি নাকি দেখো চারটা অর্ডার চলতেছে মোটামুটি একশো অষ্টাশিটা রিভিউ পাইছে টপ লিডের সেলার হয়ে গেছে দুই হাজার আঠারোতে আসছে তিনি কাজই করতেছে মূলত ডিজিটাল মার্কেটিংয়ের এই কাজগুলো এক কে পেজ লাইক দিবে দশ ডলারে খরচ হয় হচ্ছে এক কে পেজ লাইক বাড়াইতে সর্বোচ্চ আমাদের যদি খরচ হয় সর্বোচ্চ তিন থেকে চার ডলার সর্বোচ্চ তিন ডলার দলাম তিন ডলারই খরচ হলো সর্বোচ্চ তিন ডলার খরচ হইতেছে তো এই টাকাটা কিন্তু আবার বায়ার দিবে এখন তোমাদের মনে প্রশ্ন জাগে আমি যদি দশ ডলার সার্ভিসটা দিই একটি লাইকের জন্য তাহলে আমাকে কি করবে আমি আমার পকেট থেকে দিব এখানে কিন্তু আমরা অ্যাড ক্যাম্পেন আমাদের কাজটা হচ্ছে অ্যাড ক্যাম্পেন আর করা এখন তোমার উদ্দেশ্য যদি থাকে বায়ার যদি বলে যে আমি তোমাকে দশ ডলার দিব তুমি আমাকে এক কে লাইক দিবা এখন তোমার যদি মনে হয় যে না তুমি এইভাবে সার্ভিস দিবা যে আমি এক কে লাইক দিব দশ ডলারে বা দুই কে বিশ ডলারে দিব পঁয়ত্রিশ ডলারে আমি পাঁচকে লাইক দিব পঁয়ত্রিশ আমি যে অ্যাড ক্যাম্পেইন রান করছি সেই অ্যাডের ভিতরে দেখা যায় যে কন্টেন্টগুলো কীভাবে লিখলে খুব মানে মাত্র বেশি না পনেরো ডলার খরচ করলে মোটামুটি সাত আটকে ফলোয়ার আয় পড়ে লাইক পেজ লাইক আয় পড়ে ফলোয়ার আয় পড়ে ঠিক আছে তাহলে কিন্তু এখানে এই আমরা জানি যারা অ্যাড ক্যাম্পেইনে কাজ করে এই কাজগুলো কিন্তু টাকা মানে অ্যাডের টাকাটা কিন্তু বাইরেই দিয়ে দেয় ঠিক আছে তো সমস্যা নাই বাইরে যেটা দিয়ে খুশি পায় সেটাই আমরা আসি সমস্যা নাই বায়ারকে বলবা যে এটা হচ্ছে কে পেজ লাইক এনে দিব আমার সার্ভিস চার্জ এত ঠিক আছে অথবা তুমি যদি বায়ার যদি না মানে বলবা ঠিক আছে তুমি আমাকে দশ ডলার হায়ার করো আমি তোমার কে লাইক এনে দিতেছি সমস্যা নাই ঠিক আছে তাহলে বাইরের কার্ড দিয়া তুমি আইনে দিবা ঠিক আছে অথবা তুমি তোমার একটা কার্ড লাগবে অথবা ভার্চুয়াল কার্ডগুলো আছে ওইগুলো একটা সমস্যা নেই আমি ব্যবস্থা করে দিব ওইগুলো কার্ড দা ব্লু বাট কার্ডগুলো আছে ওগুলো ব্যবস্থা করে দিলে তুমি নিজের অ্যাড ক্যাম্পে নিজেই করে ফেলতে পারবা আর এই কাজগুলো শিখলে লোকাল মার্কেটে কিন্তু প্রচুর কাজ করতে পারবা ঠিক আছে কোনো সমস্যা নাই দেখবে যে অনেক মানুষ আছে যারা এই মানে বুস্ট করার জন্য লোক পাইতেছে না ঠিক আছে কার্ডের জন্য কিন্তু কেউ কেউ বুস্ট করতে পারে না তুমি চাইলে কিন্তু এই সার্ভিসগুলো দিতে পারো লোকাল মার্কেটে ধরো একটা সার্ভিস কিন্তু এখানে দেখলাম আমরা এবার যদি আমি চাই কনভারসেশন মানে কনভারসেশন অ্যাড ক্যাম্পেইন তারপরে লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন এইরকম যদি আমরা সার্ভিসগুলো দেখি এখানে কিন্তু আমরা এরকম অনেক সার্ভিস পাবো ঠিক আছে অনেক সার্ভিসগুলো পাবো আমরা আমি যদি যাই শুধু ফেসবুক অ্যাড লিখি দেখি তেইশশো সার্ভিস মানে তেইশ হাজার সার্ভিস আই পড়ছে এবার দেখো এখানে অনেক ধরনের আছে কি করবে দেখো I will set up Facebook and Instagram ad for lead and sales তিনি কিন্তু লিড জেনারেশনের অ্যাড ক্যাম্পেইন সেট আপ করে দিবে আর কি এখানে এই অ্যাড ক্যাম্পেইন সেট আপ করে দেয় কিন্তু ম্যানেজমেন্টের কাজগুলো করবে ঠিক আছে এই একজন দেখছো কি লাগছে I will design high converting Facebook ad তিনি এখানে ব্যানারের কথা বলা বলার কথা ছিল কিন্তু এখানে বইলা দিছে হচ্ছে আবার দুইটাই বুঝাইতেছে ঠিক আছে যাই হোক ব্যাপার না ওইটা আমাদের দরকার নাই এখানে দেখো কি বলছে I'll set up and optimise your Facebook ad campaign তিনি একটা অ্যাড ক্যাম্পেইন কী করবে সেট আপ করে দেবে অ্যান্ড অপটিমাইজ করে দিবে এটা হচ্ছে পঞ্চাশ ডলার নেবে তিনি দেখো কত সালে আসছে আমরা যদি দেখি লেভেল টু সেলার পনেরোটা অর্ডার চলতেছে যদি পঞ্চাশ ডলার করে ধরো তারপরে হিউজ টাকার কিন্তু অ্যামাউন্টের কাজ চলতেছে তার এটা কিন্তু বোঝা যেতে আঠারো সালে আসছে তার মানে কিন্তু লং টাইম বিল্ড আপ করে ফেলছে ঠিক আছে এগুলো তোমাদেরকে বুঝতে হবে যাই হোক আমরা এখানে সময় স্পেন্ড না করি যখন আমরা কাজ করা শিখব তখন আমরা প্রতিটা যেমন আমরা যদি আজকে কনভারসেশন লিড বা কনভারসেশন অ্যাড ক্যাম্পেন শিখি তাহলে আমরা কনভারসেশন ক্যাম্পেন কীরকম কাজ হয় কীরকম গিগ বানিয়ে দেবো সব কিছু আমরা ওই মানে ক্লাসগুলোতে দেখাবো ঠিক আছে হাবিবুর জি ভাই ওকে তাহলে আমরা এখানে সময় স্পেন্ড না করে আমাদের প্রথমে কি লাগবে তো আমাদের আমরা প্রথম থেকে শিখব আমরা যেহেতু প্রথম শিখে শিখব সেই জন্য আমাদের একটা মানে অ্যাড ক্যাম্পেইন করতে গেলে কি লাগবে আমাদের একটা ফেসবুক পেজ লাগবে তো আমরা প্রপারলি আজকে ফেসবুকের পেজ সেট কমপ্লিটলি দেখে ফেলবো ঠিক আছে অনেকগুলো ফিউচার আছে ওগুলো আমরা দেখে ফেলি ঠিক আছে আমি চলে যাব ফেসবুক ওকে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর এই যে এখন যে আমরা ফেসবুক পেজ তৈরি করতেছি এটারও কিন্তু মার্কেট প্লেসে চাহিদা আছে ঠিক আছে যাই করো না কেন যাই শিখবা সেটারই কিন্তু চাহিদা আছে মার্কেট প্লেস ওকে যাই হোক আমি চলে যাব হচ্ছে ফেসবুক পেজ এখানে আমরা ফেসবুক পেজটা পাবো ঠিক আছে আর যদি না পাও তাহলে লেখবা হচ্ছে Facebook Facebook dot com slash page page লিখে সার্চ করলে কিন্তু পেজ চলে আসবে দেখছো আমার এখানে শো করতেছে পেজের লিস্টটা ঠিক আছে তো আমি দুইভাবে কিন্তু আসতে পারতেছি ঠিক আছে তো যাই হোক আমি এখানেই চলে আসি আমার হোম পেজ থেকে কারো ক্ষেত্রে এরকম হোম পেজ থাকতে পারে কেউ একজন এস এম এস করতেছে ওকে যাই হোক তো এখানে কারো থাকতে পারে কারো এই জায়গায় পেজ থাকে কারো এই জায়গায় থাকবে কারো এখানে পেজের একটা মানে আইকন থাকবে যে এখান থেকে পেজ সেট আপ করবা মানে পাবাই অথবা কারো এখানে থাকবে পেজের অপশনগুলো তো যাই হোক একটু খুঁজে দেখলেই পাওয়া যাবে আর যদি না পাও সমস্যা নাই আমাকে দেখা হয় আমি বের করে দেবো ঠিক আছে তো আমরা চলে যাব পেজে পেজে ক্লিক করব হ্যাঁ তোমারটা কি পেজ অ্যাভেলেবল আছে খুঁজে পাইছো ওকে যাই হোক তো আমরা দেখো এবার যখন আমরা পেজের এখানে আসলাম এখানে দেখো create a new page okay আমরা এখানে ক্লিক করি তো এখানে আমি যেহেতু সব নিয়ে কাজ করব তো আমি এখানে একটা কি লেখা যায় ধরো একটা একটা পেজ তৈরি করব আমি একটা বিজনেস তৈরি করব হচ্ছে ধরো দারাজে চলে যাই আমি দারাজ দারাজ ডট কম আমি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি একটু দেখি ঠিক আছে ওরে বাপরে দারাজ ডট কম ঠিকই তো আছে তাহলে সমস্যা কি এই সমস্যা হচ্ছে কি এই মূলত ইয়াহুতে এইগুলো সমস্যা হয় আমি তো দারাজ থেকে কোনো দিন প্রোডাক্ট কিনি না আলিবাবাতে চলে যাই আলি এক্সপ্রেস আলি এক্সপ্রেসে চলে আসি এটাই বেটার হবে তো আমি ধরো আমি একটা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছি দেখি এখানে কোন প্রোডাক্টটা আমার কাছে ভালো লাগে ধরো এখানে গড়ি আছে তো সানগ্লাস আছে ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট নিয়েও আমি কাজ করতে পারি স্পট এটা হচ্ছে খেলাধুলার ওকে ভেহিকলস ওকে এখানে হোম টিস রিলেটেড প্রোডাক্ট এবং ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট ওকে আমি একজন ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি তো ফ্যাশন রিলেটেড প্রোডাক্টের ভিতরে কি পড়তে পারে ধরো মেয়েদের পোশাক নিয়ে করতে চাইতেছি এখানে জুতো আছে সানগ্লাস আছে অনেক কিছু আছে আর কি যাই হোক ব্যাপার না তো দেখি স্পট স্টাইল ওকে একটা নাম ফাইন্ড আউট করি যেহেতু আমি বিজনেস করতে চাচ্ছি ফ্যাশন রিলেটেড তো আমি এখানে বিজনেস দিয়ে আমার নাম তো আইডিয়া জানা নাই বিজনেস নেম জেনারেটার এখানে লিখলে মোটামুটি বিজনেসের একটা আইডিয়া পাওয়া যাবে কী ধরনের নাম হতে পারে ঠিক আছে তো আমি একটা বিজনেস নেম জেনারেটারতে গেলাম যার পরে আমি ফ্যাশন রিলেটেড বিজনেস আইডিয়া করি ফ্যাশন ওকে ফ্যাশন লেখে সার্চ করি ওকে ফ্যাশন তো অনেকভাবে লেখা যায় ফ্যাশন ফিশন ঠিক আছে তো এখানে দেখা একটা পাইছি ড্যানা নাকি Dana Donna fashion okay Jio fashion okay এই নামটা অ্যাট্রাকটিভ আমরা যখন নাম সিলেক্ট করব তখন কিন্তু অবশ্যই সেটা দুই অক্ষর হলে কিন্তু মানুষের মনে থাকবে ঠিক আছে তো ওইগুলোর নামগুলো আমরা একটু first fashion okay fix fashion এই নামগুলো ক্রিয়েটিভ নাম আমার কাছে মনে হইতেছে আরও কিন্তু অনেক নাম আছে দেখো দেখো তো কোনটা পছন্দ হয় here here fashion Heera fashion okay Donna ফ্যাশনটা ভালো লাগতেছে আমার কাছে ফ্যাশন হোম ওকে ওকে আমি একটু ইয়ে চলে যাই আমি জিও ফ্যাশন এটাই না এটা নিব না এটা নিব ওকে জো ফ্যাশন তো দেখো ডোমেনও কিন্তু অ্যাভেলেবল আছে এখান থেকে কিন্তু আমরা ডোমেনের একটা রিসার্চটা করে ফেলতে পারতেছি ঠিক আছে ডোমেনটাও কিন্তু এখানে অ্যাভেলেবল তো আমি এটাই নিয়ে ফেলি দেখি জো ফ্যাশন ওকে এটা হচ্ছে ডোমেনের নাম ডট কম আছে মোটামুটি ভালোই টাকা লাগবে ওকে এটা আমার লাগবে না আমি আপাতত এখানে চলে যাই আমার এই নামটা এখানে দিয়ে দিই জো ফ্যাশন এই ক্যাটাগরি হবে কি ফ্যাশন এই ফ্যাশন পাই কিনা ফ্যাশন মডেল ওকে এটা হবে না fashion designer fashion fashion design fashion category okay beauty clothing shop okay এটা দিতে পারি আমরা তারপরে একটা দিলে হবে তুমি চাইলে তিনটাও দিতে পারো তোমাদের ইচ্ছে ঠিক আছে আমি এফটা বড় করে দিই যাতে দেখতে ভালো লাগে আর কি তো যাই হোক আমরা Jio G Jio fashion Jio okay Jio fashion বা জিও ফ্যাশন নাম এক একটা উচ্চারণ এক এক রকম হয় তো আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখতে পারি না চাইলে সমস্যা নাই তো আমরা এখানে একটা যেহেতু আমার বাংলা টাইপিংয়ের একটু সমস্যা আছে বলতে টাইপিং করতে কষ্ট হয় আমার কিবোর্ডটা বাংলায় না তো অনেক সময় লাগবে আমি একটা লিখে দিই বাংলাতে লিখি সেটা ইংলিশে কনভার্ট হবে অথবা বাংলাতে আমি বিজনেসটা করতে পারি আমাদের এখানে মেয়েদের উন্নত মানের সকল প্রকার পোশাক এবং কসমেটিক্স পাওয়া যাবে তো যারা আমাদের প্রোডাক্টগুলো কিনতে আগ্রহী তারা আমাদের পেজে ফলো করে সাথে থাকুন একটা ভুলবেলা একটা লিখে দিলাম ঠিক আছে যেহেতু ডিসক্রিপশনের একটা আইডিয়া নাই <laughs> তো দিয়ে দিলাম তো যাই হোক ক্লোথিং শপ ওকে দিয়ে দিছি এটা হয়ে গেছে এবার আমরা ক্রিয়েট পেজে আমরা ক্লিক করি ঠিক আছে এবার আমাদের একটা কি চাপে একটা লোগো চাপে ওকে জিও ফ্যাশন ঠিকই তো আছে প্রবলেম কি ওকে এটা মনে হয় হয়ে গেছে কিন্তু এখানে একটু ঝামেলা করতেছে না এটা পেজের ভিতরে আনলিমিটেড হওয়া যায় কোনো সমস্যা নাই এটা হয়ে গেছে কিন্তু এখানে ঝামেলা করতেছে কোনো একটা প্রবলেমের কারণে তো যাই হোক আমি একটু রিপ্লেস করি আমার এখানে মাঝে মাঝে প্রবলেম করে আর কি মানে এটা হয়ে গেছে পেজটা তৈরি করা আই থিঙ্ক আমার যেটা মনে হচ্ছে জিও জো ফ্যাশন দেখি হ্যাঁ দেখছো জো ফ্যাশন হয়ে গেছে ঠিক আছে ওইখানে মাঝে মাঝে প্রবলেম করতে পারে মানে সার্ভারে কোনো একটা প্রবলেম থাকলে এরকম হয় মাঝে মাঝে তো যাই হোক আমরা এবার দেখো এবার আমরা কি করব একটা লঘু বানাবো একটা হচ্ছে কভার বানাবো আমরা চলে যেতে পারি হচ্ছে ক্যানভাতে ক্যানভা ক্যানভাতে চলে আসি এখানে লিখতে পারো হচ্ছে লঘু ঠিক আছে লঘু লঘু লঘু সাইজ লিখলেই হয়ে যাবে লঘু ওকে পাঁচশো বাই পাঁচশো ঠিক আছে একটা সাইজ হয়ে যাবে অথবা একটা অ্যাপস আছে নাম হচ্ছে পোস্ট পোস্টার মাই অয়েল ঠিক আছে ওইটা দিয়েও কিন্তু লোগো বানাইতে পারো খুব সুন্দর সুন্দর লোগো হবে তো আমি চাচ্ছি যে এটা দিয়ে এই লোগোটা আমার পছন্দ হচ্ছে ঠিক আছে আমি এটাই নেই মেয়েদের তো সমস্যা নাই দেখি এটা কীরকম এখানে অনেকগুলো লোগোর আইটেম আছে আর নিজে চাইলে নিজেও তৈরি করতে পারো অথবা বাইর থেকেও অনেক আইডিয়া আছে লোগো কীভাবে মানে তৈরি করতে হয় তো সমস্যা নাই আগে দেখি এটা লোগোটা অমাইক একটা লোগো লাগতেছে না কিন্তু আসলে এটা এই ক্যাটাগরির সাথে যায় না ফ্যাশন রিলেটেড তো প্রোডাক্ট একটা সুন্দর একটা আইটেমের লোগো লাগা দরকার আমরা ই করি মোবাইল থেকে একটা লোগো বানাতে পারি অথবা ক্যানভাটা ইউজ করা যায় দেখি এখানে কোন লোগোটা পছন্দ হয় এখানে তো অনেক ধরনের লোগো পাওয়া যাইতেছে gaming logo okay আমাদের লোগোই তো পছন্দ হবে না ঠিক আছে এটা নেওয়া যায় দেখি এটা নেই যেহেতু শপিং রিলেটেড তো শপিংটার সাথে থাকলে কীরকম হয় দেখি এটা নেই স্টোর ঠিক আছে আরেকটা আমি লোগোর ই নেই উপর থেকে একটা মেয়ের মাথা নিব ঠিক আছে মানে হেড নিব নেওয়ার পরে কাজে লাগবে আর কি এটা দিয়ে দুইটা জোড়া দিয়া কাজে লাগাই ওকে এটা নেই তো এখানে আমি লিখে দিই হচ্ছে আমাদের পেজের নাম হচ্ছে জো ফ্যাশন ও সরি পেজের নামটা আমি কপি করে আনি এটা আমি এখানে দিয়ে দিলাম ওকে মোটামুটি এটাই থাক নিচেরটা ডিলিট করে দিই ফন্টটা ভালো লাগতেছে না ফন্টটা দেখি অন্য কোনো ফন্ট দেওয়া যায় কিনা ওকে এটাই বেটার হবে চাইলে আমি থ্রি ডি লোগো দিতে পারি এই মাথাটা কপি করি কপি করে আমি এখানেই দিয়ে দিই আপনি ঠিক আছে পরবর্তীতে আমি পেজটা আরেকটু ভালো করে সাজাবো সমস্যা নেই আপাতত এমনি একটা নিয়ে রাখি ঠিক আছে টাকা জোড়াতালিতে একটা হয়ে গেল ঠিক আছে তো যাই হোক একটা বানায় ফেললাম তো এটা দিয়ে আমি এবার ডাউনলোড করে ফেলি তো ওকে তো আমাদের লোগোটা কমপ্লিট আমি এবার লোগোটা এখানে সেট করে ফেলি তো এখানে দেখো একটা ছবির মতো আছে এখানে edit profile okay upload image এখানে আপলোড ইমেজ করব তো আপলোড ইমেজে ক্লিক করি ক্লিক করার পর এই লোগোটা আমার এটা আমি এখানে দিয়ে দিব দেখি লোগোটার সাইজ করে নিতে হবে তো আমি এটা বড় ছোট করে নিতে পারবো ঠিক আছে আমি একদম অ্যাকুরেট সাইজ দিব যাতে দেখতেটা দেখতে খুব একটা ভালো লাগে ওকে তো এটাই থাক আমাদের লোগোটা <coughs> আমি একটু অসুস্থ তো মোটামুটি সুস্থ এখন হই নাই মোটামুটি চলবে পেজটা তো এখানে আমি একটা ইমেজ দিয়ে দিই কভারের image Facebook cover okay Facebook এগুলো কিভাবে তৈরি করতে হয় আমরা একটা সময় শিখবো সমস্যা নাই আর মোটামুটি সবার আইডিয়া আছে তো আপাতত এমনি একটা তাড়াতাড়ি করে ফেলি যাতে সময়টা যেন বেঁচে যায় তো ফ্যাশন রিলেটেড একটা নাম দেওয়া দরকার ছোট্ট একটা নামের ভিতরে যেন থাকে মানে আমি পরে এটা সেট করে দিব ভালোভাবে এমনি একটা নর্মাল দেখলে হবে দেখি ভালো কোনো পাই কিনা উপরের দিকে পাবো সম্ভবত চোখ ফ্যাশন ওকে এটা দিয়ে দিই আপাতত ঠিক আছে কাজে লাগাই আর কি ওকে একটু সময় লাগবে এটা তো অন্যরকম হয়ে গেল একটা লোগো নেই এখান থেকে দেখি আমাদের নামটা দেওয়া হয় কিনা fashion fashion fashion related okay এটা দিয়ে কাজে লাগা দিই ঠিক আছে জো ফ্যাশন ওকে এত পার্সেন্ট স্বপ্ন এমনি একটা মাইরে দিলাম ঠিক আছে এটার থেকে এটা ভালো হবে নাকি দেখি তো না ঠিক আছে ওইটাই ঠিক আছে আমরা এটাই দিয়ে দিলাম আপাতত আমরা এইগুলা পরবর্তীতে একটা ক্লাসে ভালোভাবে সব কিছু লোগো থেকে শুরু করে সব কিছু আমরা দেখব ঠিক আছে আপাতত আমরা একটা নিয়ে কাজ করি তো এগুলো চলে যাক ঠিক আছে তো ডাউনলোড হয়ে গেছে এবার আমি এখান থেকে এটা দিয়ে দিই নেক্সট ক্লাসে এই পেজটা আরও ভালোভাবে ডিজাইন করব আমি সমস্যা নাই এটা দেখতেই পারবা তো ওকে ইমেজটা এখান থেকে আমি দিয়ে দিলাম দেখি ইমেজটা কতটুকু নেয় ওকে এটা এইটুকু দিয়ে দিলাম আপাতত ওকে চলবে এবার এটা হয়ে গেছে আমাদের পেজ অ্যান্ড লোগো হয়ে গেছে দুইটা সেম কালারই হয়ে গেছে ব্যাপার না এবার আমরা এখান থেকে ক্রিয়েটে ইউজার নেম একটা ইউজার নেম তৈরি করব ওকে তো এখান থেকে আমাদের এই নামটাই আমরা এখান থেকে আনবো আনার পরে এখানে দিয়ে দিব এবং এটা আমি ছোটো করে ছোটো হাতের দিয়ে দিব ওকে যেহেতু ওকে আমরা এবার আমরা একটা ইউজার নেম তৈরি করব ঠিক আছে ইউজার নেমটা আমাদের নিচ্ছে না কেন নিচ্ছে না আই থিঙ্ক জানি না তো আমি বিডিটা অ্যাড করে দিই তাহলে হয়তো নিতে পারে ওকে বিডিটা নিয়ে নিছে এবার আমি ক্রিয়েট ইউজারে ক্লিক করব তো আমাদের ইউজারটা কমপ্লিট হয়ে গেছে তো এবার দেখো আমাদের ইউজারটা হচ্ছে জো ফ্যাশন বিডি ঠিক আছে ক্লোথিং শপ এটা হচ্ছে আমাদের শপ একটা শপ তৈরি করে ফেলছি তো এবার আমরা কিছু সেটিং করে ফেলি যেহেতু এটা আমাদের সব রিলেটেড প্রোডাক্ট হবে এখানে অনেকগুলো অপশন আছে আমরা প্রথমে আমরা চলে যাব হচ্ছে এখানে আসব এখানে আসার পরে অথবা আপনি উপরের দিকে সেটিং পাবেন তো আমরা এখান থেকে আমি সেটিংসে চলে যাব সেটিংস ওকে সেটিংস থেকে আমরা চলে যাব হচ্ছে কিছু জিনিস দেখি এখানে ট্যাপ ট্যাপ নামের একটা অপশন পাবেন ট্যাপ এখানে ক্লিক করলে এখানে চলে আসবেন ঠিক আছে এখানে কিছু আমরা ট্যাপগুলো কাস্টম করি ঠিক আছে এখানে এগুলো হচ্ছে ট্যাম্পলেট এটাকে বলে থাকে হচ্ছে ট্যাম্পলেট এই ট্যাম্পলেটগুলো হচ্ছে আমরা যে পেজটা তৈরি করলাম একটু আমি আবার দেখাই যাতে আপনারা সহজেই বুঝতে পারেন তো এখানে আমি চলে যাই হচ্ছে পেজে তো পেজে চলে আসলাম একটু অপেক্ষা করেন কারণ হচ্ছে নেটে বাইরে বেরি করতেছে ঠিক আছে একটু ঝড়ও হইতেছে মানে এই জায়গা দিয়ে আর কি তো আমি এখানে চলে যাই ট্যাম্পলেট বলতে আপনার আমরা কি বুঝি যেমন ওয়েবসাইটে টেমপ্লেট বলতে একটা রেডিমেড ডিজাইন থাকে যেটার মাধ্যমে কি করি আমরা বায়ারদেরকে ওইটা হালকা কাস্টমাইজেশন করে দিয়ে দিই এখানে সেমই সেম একই এটা হচ্ছে আমাদের টেমপ্লেট তো এটা হচ্ছে কীরকম থাকবে এখানে কালো হতে পারে লাল হতে পারে অনেক ধরনের ডিজাইন হতে পারে ডার্ক লাইট এ আপনার পেজটা কীরকম হবে আপনি কতটুকু স্মার্টলি সাজাতে পারেন সেটার উপর নির্ভর করে দেখেন এখানে প্রথম আছে কি গ্রুপ তারপরে আছে কি ইভেন্ট তারপরে আছে রিভিউ ঠিক আছে তারপরে পোস্ট ভিডিও হ্যানত্যান ইত্যাদি অনেক কিছু আছে community edit tap about photo এগুলো আছে আমি চাচ্ছি না যে এরকম থাক আমি চাচ্ছি যে প্রথমে আমাদের কি থাকবে ফটো থাকবে তারপরে আমি চাচ্ছি কি ভিডিও থাকবে তারপরে কি থাকবে অ্যাবাউটাস থাকবে তারপরে রিভিউ থাকবে তারপরে গ্রুপ থাকবে তারপরে ইত্যাদি ইত্যাদি যা যা আছে সব থাকবে তো এটা আমি কিভাবে করব এখান থেকে দেখেন এখানে দেখেন ইডিট নামের একটা অপশন পাবেন ঠিক আছে ট্যাম্পলেট ইডিটের এখানে ক্লিক করবেন এখানে দেখেন অনেকগুলো ট্যাম্পলেট আছে যারা ভিডিও ভিডিও করে বা ভিডিও নিয়ে কাজ করতে চায় তারা কি করবে তারা এই ভিডিও ট্যাম্পলেটটা নিয়ে কাজ করবে বা ভিডিওটা সেট করে ফেলবে তাহলে তাদের ভিডিও একটা মনে করেন ইউটিউবের মতো একটা সিস্টেম তৈরি হয়ে যাবে ঠিক আছে তো আমরা চাচ্ছি যে আমাদের যেহেতু শপিং রিলেটেড আবার যারা রেস্টুরেন্ট রিলেটেড তারা যদি রেস্টুরেন্ট নিয়ে কাজ করে বা রেস্টুরেন্টের পেজ তৈরি করতে চায় তাহলে এই ট্যাম্পলেটটা আপনারা দিয়ে দিবেন তাহলে কি সুন্দর একটা হবে এখানে আরও অনেক কিছু আছে ঠিক আছে বিজনেস নন পলিটিক্স ইত্যাদি ইত্যাদি ঠিক আছে আমাদের ওইগুলো লাগবে না আমাদের যেহেতু শপিং রিলেটেড আমাদের বিষয়টা আমরা এখান থেকে কি শপিং রিলেটটা সিলেক্ট করে দিব তো দেখেন ট্যাম্পলেটটা এরকম দেখাচ্ছে ঠিক আছে আমরা কি করব অ্যাপ্লাই করব তো আমি অ্যাপ্লাই করে দিলাম এবার করে দেওয়ার পর আমরা নিচের দিকে আসি এবার আমাদের ট্যাবগুলো এটা আমরা একটু রিপ্লেস করে নেব ঠিক আছে আমরা একটু রিপ্লেস করি দেখি কি হয় তো রিপ্লেস করার পর এই সব যদি আপনি চান ফেসবুকের ভিতরে ওয়েবসাইটের মতো করে প্রোডাক্ট আপলোড করতে পারবেন তো আমি চাচ্ছি প্রথমে থাকবে হচ্ছে শপ সবটা যদি কারো লক করা থাকে এরকম লক করা থাকে তাহলে আপনি কি অন করে দিবেন ঠিক আছে তাহলে এটা কাজ করবে সব থাকবে প্রথমে তারপরে থাকবে কি ফটো আমি ফটোটা দিয়ে দিলাম তারপরে থাকবে হচ্ছে আমি চাচ্ছি আমাদের ভিডিও থাকবে ঠিক আছে ভিডিও ওকে আমি একটু ভিডিওটা দিয়ে দিলাম ফটো প্রথমে সব ফটো ভিডিও তারপরে থাকবে হচ্ছে অ্যাভোটাস ওকে অ্যাভোটাস আমি অ্যাভোটাসটা দিয়ে দিলাম ইভেন্টের আগে এবং তারপরে কি থাকবে লাইভ লাইভটা আরও একটু আগে দেওয়া উচিত ছিল যাই হোক ভিডিওর পরে লাইভটা দিয়ে দিলাম মানে লাইভটা আমি প্রথমে রাখি ঠিক আছে কারণ হচ্ছে যদি আপনি এই বিজনেসটা করতে চান সবসময় আপনাকে লাইভে এসেই মূলত শপিং রিলেটেড কোনো কিছু আসছে সেটাকে প্রমোট করতে হবে ঠিক আছে যাই হোক সার্ভিসটা যদি চান সার্ভিসটা এখান থেকে চালু করে দিতে পারেন তাও সার্ভিস ট্যাপটা নিয়ে কাজ করতে পারেন ওকে যাই হোক যেরকম আছে এরকমই থাক এবার দেখেন আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন এরকম আসে না আমি যদি এবার রিপ্লেস করি দেখেন আমাদের মনের মতো কিন্তু হয়ে গেছে দেখছেন শপে চলে আসছে লাইভ চলে আসছে ফটো চলে আসছে আর মোড়ে যদি আমরা ক্লিক করি বাকিগুলো আমাদের যেভাবে সাজাইছি সেরকমই আছে তো আশা করি বুঝতে পারছেন হ্যাঁ হাবিবুর বুঝতে পারছো বিষয়টা ওকে ওকে এবার আসি আমরা এখানে অনেক কিছু জিনিস আছে যেমন এখানে হচ্ছে লোকেশন অ্যাড করতে হবে ডেসক্রিপশন অ্যাড করতে হবে এটা হচ্ছে এটা ডেসক্রিপশন ওয়েবসাইট ফোন নাম্বার আরও অনেক কিছু আছে টাইম এগুলো আমরা চাইলে এখান থেকে সেট করে ফেলতে পারি অথবা আমরা সেটিংসে চলে আসব সেটিংসে চলে আসার পরে পেজ ইনফো থেকেও কিন্তু আমরা এগুলা কমপ্লিটলি করে ফেলতে পারবো ঠিক আছে যেমন এটা আমরা ফোন নাম্বার দিই তাহলে আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিই ধরেন আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ তো আমি বাংলাদেশটা এখান থেকে দিয়ে দিলাম বাংলাদেশটা দেওয়ার পর <coughs> আল্লাহ হকবার তো বাংলাদেশটা দেওয়ার পর আমি এবার এখান থেকে আমাদের একটা নাম্বার দিয়ে দিই ঠিক আছে জিরো ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান সেভেন ছয়শো নয়শো এক একানব্বই ঠিক আছে যদিও আমি এটা ইউজ করি না তো দিয়ে দিলাম আপাতত শূন্যটা থাকবে না ওকে নাম্বারটা বইয়ে গেছে এবার নাম্বারটা দিয়ে এই যে এখানে একটা ক্লিক করবেন তাহলে নাম্বারটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে ওকে তো হয়ে গেল এবার আমি চাচ্ছি ইমেল তো যেহেতু আমার এইটার নামে একটা ইমেল তৈরি করতে হবে তো আমি একটা ইমেল মনে করেন তৈরি করছি অবশ্যই আপনাকে ইমেল তৈরি করতে হবে ঠিক আছে জিও ফ্যাশন জিও ফ্যাশন এই নামটাতে ঝামেলা আছে ঠিক আছে ফ্যাশন <laughs> যতবার বলি খালি উল্টাপাল্টা হয়ে যায় জিমেল ডট কম ওকে তো দেখেন জিমেলে দিয়ে দিলাম তারপর ওয়েবসাইট ধরেন ওয়েবসাইটের নাম হচ্ছে Jio fashion fashion dot com okay আমাদের ওয়েবসাইটটা হয়ে গেল এবার লোকেশনটা দিয়ে দিই লোকেশন দিয়ে দেবো হচ্ছে টাঙ্গাইলে জাকি সাসের লোকেশনটা দিয়ে দিলাম ঢাকা ডিভিশনে টাঙ্গাইলে সিটিতে আসি আর কি তো এটা হয়ে যাক ওকে হয়ে গেছে তো এবার দেখেন মোটামুটি এখানে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর কিছু লাগবে না এখানে আপাতত আরও কিছু সিস্টেম আছে দেখেন নিচে আপনি এই শপটা কত ঘন্টা পর্যন্ত অনলাইনে থাকবে আপনি যদি চান এটা অ্যালোয়েস ওপেন রাখতে পারেন আমি অ্যালোয়েস রেখে ওপেন রাখবো আর যদি চান যে পারমানেন্টলি এটা ক্লোজ করে দিব তাহলে পারমানেন্টলি ক্লোজ করে রাখতে পারেন এটা হচ্ছে আপনার বলে দেওয়া কতক্ষণ পর্যন্ত আপনি মানে এই দোকানটা চালু রাখতে চান ওকে আমি চাচ্ছি অ্যালোয়েসটাই এটা ওপেন থাকবে যে কেউ যখন খুশি এইসব প্রোডাক্টটা নিতে পারবে তো টেম্পারেরি সার্ভিস চান্স তো এটা থাক আপাতত কোভিড এটাও যেরকম আছে এরকমই থাক ইস্যু মিস্যু লাগবে না এটাও লাগবে না পলিসি থাক যেরকম আছে এটা হচ্ছে আমাদের পেজ এটা কি কারেন্সিটা প্রাইস র্যাঙ্ক এটা কোন দেশে হবে ওকে আমি একটা দিয়ে রাখলাম আপাতত তো টাকা এটা কারেন্সি আপনি চাইলে পেজের ডলারে করে দিতে পারেন টাকায় করে দিতে পারেন তো টাকায় যদি করে দেন তাহলে কি হবে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে গেলে সমস্যা হবে তো আপনি ডলার ইউএসডি ডলার করে দিতে পারেন ঠিক আছে অ্যাকাউন্ট নাম্বার এগুলো দিতে পারেন ইনস্টাগ্রামে অ্যাডটা করে নিতে পারেন এখান থেকে ঠিক আছে এখানে ইনস্টাগ্রামে ইউজার নেমটা দিবেন ইনস্টাগ্রামটা সিলেক্ট করবেন অথবা যা কিছু আছে এখানে আপনি সিলেক্ট করে নিতে পারেন করে এখানে অ্যাড করলেই হয়ে যাবে আর এটাতে নতুন একটা অপশন তৈরি করার অপশন ঠিক আছে এটা হচ্ছে ট্যাপ ওকে এটা আমাদের আপাতত লাগতেছে না আমরা যতটুকু করে ফেলছি এটাই আমাদের অ্যানাফ তো যাই হোক আমরা একটু ব্যাক করে ফেলি এবার আবার আমাদের মূল পেজে চলে আসি দেখি আমাদের এখানে কতটুকু কী হইল ঠিক আছে একটু আমি একটু রিপ্লেস করে ফেলি সম্পূর্ণটুকু তো দেখেন এবার আমাদের পেজটা কিন্তু মোটামুটি এখানে জিমেলটা চলে আসছে ফোন নাম্বারটা আসে নাই ওয়েবসাইটটা চলে আসছে আর অ্যাড লোকেশনটা কিছুক্ষণ পরে সেট হয়ে যাবে সেট করে দিছি আপাতত ডেসক্রিপশনটা আমরা দেই নাই ডেসক্রিপশনে একটা দেওয়া ছিল ওইটাই কাজে লাগানো উচিত ছিল যাই হোক ব্যাপার না তো একটা ডেসক্রিপশন আমরা দিয়ে দিব একটা ফোন নাম্বারটা আবার দিয়ে দিই আমি কারণ ওয়ান সিক্স ছয়শো ছয়চল্লিশ নয়শো এক একানব্বই একে আমি দিয়ে দিলাম আপাতত দেখি হয় কিনা আশা করি নিয়ে নেবে ওকে হয়ে গেছে ফোন নাম্বারটা দিয়ে দিলাম এবার মোটামুটি আমাদের টাইমটা আবার দিয়ে দিই টাইমটা অ্যালয়েস ওপেনই থাকবে ওকে আমাদের মোটামুটি পেজের কিছুটা কাজ কমপ্লিট আর কি ঠিক আছে আমরা কিন্তু এখন বুস্ট অ্যাভেলেবল করে ফেলছি তো যাই হোক এবার আমরা আরও কিছু যে সিস্টেম আছে দেখেন এখানে কিছু বাটন আছে অ্যাড বাটন এখানে আমরা যদি ক্লিক করি এখানে আমাদের কিছু সিস্টেম আছে তো তো এখানে আপনি কোনটা সিলেক্ট করতে চান ঠিক আছে ফলো করবেন ফলো বাটন রাখলে তাহলে যে কেউ আপনাকে সহজে ফলো করতে পারে এখানে ভিউ গিফট কার্ড আপনি করে নিতে পারেন অর্ডারের অপশনটা রাখতে পারেন বুক নাও করে নিতে পারেন কল নাও করে নিতে পারেন কন্ট্যাক্ট এগুলো আপনার যেটা প্রয়োজন আপনি যদি চান যে এখানে হোয়াটসঅ্যাপটা সেট করে ফেলবেন যাতে কেউ যেখানে আপনার এই বাটনের ভিতরে ক্লিক করে তাহলে কি হবে আপনার হোয়াটসঅ্যাপে আপনার ফোন নাম্বারে আপনার সাথে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে তো আপনি এটা করে ফেলতে পারেন ইমেল করে নিতে পারেন ঠিক আছে সাইন আপ করতে পারেন app use app app install বা গেম খেলতে যদি বলেন তাহলে এটা করতে পারেন অথবা ইউটিউবের সাবস্ক্রিপশন করে রাখতে পারেন ইউটিউবের চ্যানেল যদি থাকে তাহলে এখানে বাটনটা সিলেক্ট করে দিতে পারেন সব ওয়েবসাইট দিতে পারেন তাহলে কি ওয়েবসাইটের ভিতরে শপিং করে ফেলতে পারেন আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন আমি যদি কল নাও বাটন রাখি তাহলে ফোন নাম্বার হবে মেসেজ নিলে মেসেজ তো আমার মনে হয় প্রথম অবস্থায় ফলোটা দেওয়া উচিত কিন্তু আপনি এই দুইটা ইউজ করতে পারেন আমি মেসেজটা ইউজ করি ওকে এখানে যখন মেসেজ আমরা অপশনে আসবো তখন কেউ যদি আমাদেরকে মেসেজ করে ফার্স্টে এটা চলে যাবে একটা কোশ্চেন চলে যাবে আপনি চাইলে এই কোশ্চেনগুলো এখান থেকে কিন্তু অ্যাড করে নিতে পারেন দেখছেন আপনি কয়টা কোশ্চেন রাখবেন এখানে আপনি লিখতে পারেন তোমার কি দরকার বা আপনার কি প্রয়োজন এরকম করে লিখতে পারেন আপনি কি প্রোডাক্ট কিনতে আগ্রহী এগুলো কিন্তু আপনি এখান থেকে লিখে সেভ করে ফেলতে পারেন ঠিক আছে এগুলো হচ্ছে অটোমেটিকলি মেসেজ তার কাছে চলে যাবে আর কি মানে এস এম এস এর রিপ্লাই একটা একটা মানে কোশ্চেন থাকবে সেটার অ্যান্সার আপনি এখানে থেকে দিয়ে দিতে পারবেন ধরেন এখানে লিখে দিলেন যে আপনি কি প্রোডাক্টটা কিনতে আগ্রহী আমার কথা বুঝতে হবে আপনি কি প্রোডাক্টটা কিনতে আগ্রহী একটা প্রশ্ন লিখলেন তো যদি নিচে একটা অ্যান্সার লিখে দিলাম হ্যাঁ যদি আগ্রহী হন এই নাম নিচের নাম্বারে কল করুন তাহলে একটা নিচে দিকে দিলাম ধন্যবাদ নিচের নাম্বারে কল করুন অথবা আপনার নাম্বারটি দিন তার মানে কি হলো ওইটার রিপ্লাইটা আমি নিচে নিয়ে দিলাম ঠিক আছে এইভাবে আপনি এখান থেকে কালেকশন করে নিতে পারেন এছাড়াও রবট সিস্টেম আছে কিভাবে রবট সিস্টেম করেও রবট <coughs> সিস্টেম করেও কিন্তু এস এম এস করা যায় বা মেসেজ সেট করে রাখা যায় ঠিক আছে অনেকগুলো সিস্টেম আছে যাই হোক আমরা মোটামুটি এখানে আমাদের পেজের যাবতীয় যা কিছু আছে মোটামুটি আমরা বুঝে ফেলছি তো এবার আসি আমরা এখানে দেখেন সব নাও একটা ই আছে ঠিক আছে সব এখান থেকে কিন্তু এটা আমরা আরেকটা ক্লাসে আমরা দেখব পেজের ভিতরে বিশাল একটা জায়গা এখানে অনেক কিছু আছে এগুলা কিভাবে করতে হবে কিভাবে এখানে প্রোডাক্ট আপলোড করতে হবে ঠিক আছে এখানে সব আমরা দেখব ঠিক আছে সুকেস কিভাবে করতে হবে সুকেস প্রোডাক্ট তো আমরা কিছু বেসিক জিনিস জানি এবার তো আমরা এখানে চলে আসবো আমরা সেটিংসে সেটিংস এখানে ট্যাম্পলেট এখানে মেসেজ মেসেজ অ্যাডভান্স রুলস এবার এটা আমাদের খুবই জানা দরকার আমরা যারা ফাইবার মার্কেট প্লেসে কাজ করি তাদের এই অপশনটা জানা খুবই দরকার কারণ হচ্ছে বায়ারের পেজ যখন করে দিবেন বা বায়ার যদি অ্যাডমিন হতে চায় তখন আপনি কিভাবে বানাবেন আপনি চলে আসবেন কি সেটিংস থেকে পেজ রুলসে আইসা বায়ারের নাম দিবেন ঠিক আছে ধরেন ফেসবুক আইডি থাকতে পারে ধরেন আমার নাম হচ্ছে আমার ফেসবুক আইডির নাম হচ্ছে রাজু আহমেদ তো দেখেন আমার রাজু আহমেদ চলে আসে ঠিক আছে আমি যদি এবার চাই এডিটর দিতে অ্যাডভার্টাইজিং দিতে মডারেটর দিতে অ্যাডমিন দিতে আমি কিন্তু এখানে দিয়ে এবার আমি কিন্তু এখানে অ্যাড করে দিলে কিন্তু আমার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমি যখন অ্যাপ ওই নোটিফিকেশনে ক্লিক করবো নোটিফিকেশনটা আসবে হচ্ছে এই জায়গায় এখানে যখন আসবে তখন আমি এখানে কি করব ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই পেজের অ্যাক্সেসটা আমার কাছে চলে আসবে এইটুকুই হচ্ছে কাজ এখানে আশা করি এটা করে ফেলতে পারবেন তো ইস্যু আছে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ব্র্যান্ড কন্টেন্টস এগুলা অত কিছু আপাতত জানার দরকার নেই এটা জানে রাখেন অথবা আপনি আরেকটা জিনিস জানতে পারেন ট্যাম্পলেট এটা তো দেখাইলামই ওকে আমি একটু আবার ব্যাক করি তো এবার আমি এখান থেকে আবার ব্যাক করি আবার চাইলে কিন্তু পেজটা আপনি নিচের থেকে রিমুভ করে দিতে পারেন বা ডিলেট করে দিতে পারেন ঠিক আছে এখান থেকে কিন্তু ডিলেট করে দিতে পারেন তো দেখেন আমি ব্যাক করে ফেলি একবারে তো এখানে দেখেন আমি যখন আবার চলে আসলাম আমাদের হোম পেজের জায়গায় তখন এখানে দেখেন পাবলিক টুলস নামের একটা অপশন পাবেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে আপনার পোস্টগুলো আপনি কিন্তু শিডিউল করে রাখতে পারবেন আপনার ত্রিশ তিন মাস পর্যন্ত আপনি কিন্তু শিডিউলের একটা অপশন পাবেন এখানে এটা এটা আপনার লাগবে যখন আপনার পোস্টগুলো অনেক হবে তখন এটা লাগবে আর কি তো আমি একটু আবার রিপ্লেস করে দেখাই কারণ হচ্ছে নেটের প্রবলেম <coughs> তো এবার দেখেন এখানে দেখেন শিডিউল নামের একটা অপশন পাবেন আপনি শিডিউলে আসার পরে এখান থেকে আপনি যদি ক্রিয়েটিভ পোস্টে ক্লিক করেন পোস্টে ক্লিক করে এখানে যদি আপনি পোস্টগুলো করেন ধরেন আমি একটা পোস্ট করব তো এখানে আপনি অনেকগুলো ট্যাম্পলেট আছে দেখছেন পোস্টের অনেকগুলো ট্যাম্পলেট আছে আপনি কি ধরনের পোস্টের ট্যাম্পলেটগুলো পছন্দ করেন সেটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন ঠিক আছে আমি ধরেন এই পোস্টের এই ট্যাম্পলেটটা আমি নিতে চাচ্ছি তো আমি এটা নেওয়ার পর আমি ধরেন একটা পোস্ট করব আমি এই পোস্টটা করব বা এই পোস্টটা করব আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পর এবার আমি দেখেন এখানে এটা কমপ্লিট হয়ে পড়ে একটা আপনাকে টাইটেল লিখতে হবে আপনি একটা যে কোনো একটা টাইটেল লিখে দিলেন লেখার পর এটা পাবলিশ হোক মানে একটু এটা আপলোড হোক আর কি আপলোড হওয়ার পরে এখানে দেখেন শিডিউল চলে আসে দেখছেন শিডিউলে আপনি ক্লিক করলে এটা কয়েন তারিখে আপনি পোস্টটা করতে চান সেটা এখান থেকে কিন্তু ক্যালেন্ডারে সেট করে দিতে পারবেন ধরেন আজকে হলো আঠারো তারিখ হয়ে গেছে মানে ধরতে গেলে আঠারো তারিখ হয়ে গেছে ঠিক আছে আপনি ধরেন আমি চাচ্ছি এটা বিশ তারিখে পোস্ট হবে তাহলে বিশ তারিখ কয়টার দিকে পোস্ট হবে টাইম জোন তো আপনার দেওয়াই থাকবে ঠিক আছে আমি চাচ্ছি বিশ তারিখে দুইটার সময় পোস্ট হবে তাহলে দুইটা পি আমি এখানে সেট করে দেবেন তাহলে হয়ে গেল এখানে শিডিউল করে দিলে কিন্তু পোস্টটা হয়ে গেল ধরেন শিডিউল করে দিলাম তাহলে পোস্টটা কিন্তু আমার এখন হবে না এটা পোস্ট হবে কবে এটা পোস্ট হবে হচ্ছে বিশ তারিখে দেখছেন বিশ তারিখে পাবলিশ হবে তো আবার যদি চান যে ভুল করে করে ফেলছেন তাহলে ডিলিট করবেন কীভাবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাকশনে ক্লিক করবেন অ্যাকশন ডিলিট করে ফেলবেন ওকে ডিলিট ওকে ডিলিট হয়ে গেছে এটা আর পাবলিশ যতগুলো পোস্ট আছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো এটা মোটামুটি আমাদের এখানে ক্রিয়েটর স্টুডিও এখান থেকে করে নিতে পারবেন সাউন্ড কালেকশন এখানে একটা মজার একটা সেটিং দেখায় যদি আপনারা যদি মনে করেন ইউটিউবিংয়ের ভিডিও বা কোনো ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু ইউটিউব ফেসবুকের কিন্তু একটা সাউন্ড সিস্টেম আছে যেমন আমরা ইউটিউবে আমরা পাই হচ্ছে কি video library sorry video library এরকম বা মিউজিক অডিও লাইব্রেরি ঠিক আছে ইউটিউবে মেবে পাই আর এখানে দেখেন সাউন্ড কালেকশন তো আপনি যদি সাউন্ড নিতে চান ইউটিউবের মানে ফেসবুক থেকে আনলিমিটেড ফ্রি সাউন্ডগুলো নিতে চান তাহলে কি করবেন এখানে আসবেন এই সাউন্ড কালেকশন নামের এখানে একটা বাটন পাবেন এখানে আপনি ক্লিক করার পর এখানে অনেক সাউন্ড পাবেন ওকে তো আমি এখানে টার্ম কন্ডিশন দিয়ে এগ্রি করে দিই এবার দেখেন আপনি কি ধরনের সাউন্ড চান সব ধরনের সাউন্ড আছে আপনি চাইলে ডাউনলোড করে নিয়ে কিন্তু ফেসবুকে ইউজ করতে পারবেন দেখছেন মজার একটা বিষয় কিন্তু এখান থেকে ডাউনলোড করতে হয় কীভাবে এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে এখানে আপনি যে ধরনের গান পছন্দ করেন একটু আমি অফ করে দিই আপনি যে ধরনের গান চান বা যে ধরনের আপনি জিনিসগুলো পছন্দ করেন এখান থেকে কিন্তু আপনি সে ধরনের কন্টেন্টগুলো আপনি নিতে পারবেন বা এখানে ধরনের স্যাড সং তাহলে আপনি স্যাডে ক্লিক করলে কিন্তু স্যাড সংগুলো চলে আসবে ঠিক আছে তো এরকম আপনি কিন্তু আনলিমিটেড কিন্তু এখান থেকে কিন্তু সাউন্ডগুলো নিতে পারবেন বা মিউজিকগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারেন তাহলে একটা ভালো একটা দিক হলো না ফেসবুকের জন্য আপনি যারা ফেসবুক কন্টেন্ট নিয়ে কাজ করবেন হাসিবুর এটা কিন্তু একটা নতুন হ্যাঁ নতুন একটা ফিচার অ্যাড করছে আর কি তো এখান থেকে এটা করে নিতে পারবেন তো যাই হোক এখানে আরও অনেক আছে মনিটাইজেশন আছে ঠিক আছে আমরা দেখেন কোথা থেকে কী চলে আসলাম আমরা চলে আসি ক্রিয়েটর স্টুডিও এটা লিখলেও হবে দেখেন business dot Facebook dot creator studio আসলে চলবে অথবা আপনার ফেসবুক পেজে থেকে এখানে দেখেন মনিটাইজেশনের কিছু জিনিস আছে যারা এইগুলো কাজ করতে চায় মনিটাইজেশন নিয়ে তারা দেখেন এখানে এখানে দেখেন এটার কিছু নিয়ম আছে ইনস্টনের এগুলো লালমূল হয়ে রয়েছে এগুলো কোনো বিষয় না এটা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখেন কি বলে দিছে ইস্যু দেখাবে প্রথমে একটা ইস্যু থাকবে তিন এক মাসের জন্য তারপরে অটোমেটিকলি ইস্যু চলে যায় আর কি সবার হয় না তারপরে কোনো ইস্যু নাই আর কি no monetization issue maybe risks monetization এগুলো কিছু না ঠিক আছে তো দেখেন এখানে কি দশ হাজার ফলোয়ার লাগবে আর ছয় হাজার ছয় লাখ মিনিট লাগবে তাহলে আপনি কি মনিটাইজেশন পাবেন এখানে আর চারটা ভিডিও অথবা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে চারটা মেবি তাহলে আপনি এখানে মনিটাইজেশনে কাজ করতে পারবেন তো এটা কোনো ব্যাপার না ফেসবুক ফেসবুকে প্রচুর পরিমাণ ভিউ হয় বলার বাইরে ঠিক আছে এখানে আপনি এটা দেখে নিতে পারবেন যদি পেজে যদি কোনো ইস্যু থাকে সেটাও এখান থেকে পলিসি থেকে আসা পে আউট থেকে আপনি যেহেতু টাকা পয়সা কামাই করি নি আমরা তাহলে পে আউটদের কাজে লাগতেছে না আর কি তো এখানে আরও অনেক কিছু আছে ফেসবুক পেজের ভিতরে আমরা সবই আস্তে আস্তে দেখাবো তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজের যতগুলো সেটিংস আছে যেমন যতগুলো ফিচারে আছে যেমন বিজনেস ফিচার থাকে আমরা কিছুক্ষণ আগে একটা ফিচার দেখলাম সব ফিচার ঠিক আছে ওইটা কিভাবে কাজ করতে হয় তারপর বাইরে আমরা কিভাবে প্রোডাক্ট নিয়ে কাজ করব মানে ফেসবুক যেটা মার্কেট প্লেস আছে সেখানে কিভাবে পোস্ট করব কিভাবে কাজ করব ওগুলো আমরা দেখব ঠিক আছে আপাতত এইটুকুই আপনারা আপনি একটা পেজ করে রাখবেন যাতে আপনি করতে পারেন ফেসবুকের যেহেতু অ্যাড নিয়ে কাজ করতে চান তাহলে আপনি একটা পেজ করবেন ফেসবুক অ্যাড অ্যাড অ্যাডের একটা পেজ করবেন যার মাধ্যমে মানে পেজটা বড় করে আপনি কিন্তু অ্যাডের সার্ভিসটা দিতে পারেন আপনাকে যে ফ্যাশন রিলেটেড করতে হবে এরকম কোনো কথা নাই ঠিক আছে বিজনেস কিন্তু এখানে অনেক রকমভাবেই করা যায় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যাই হোক এখন আমি আপাতত স্টপ করে দেই আর একটা পেজ করবেন সুন্দর করে সেটিং করবেন আমাকে দেখাবেন ঠিক আছে ওকে হ্যাঁ। তাহলে আমি হ্যাঁ একটা ফেসবুক থেকে তো আমার একটু দেখতে হবে মেবি একশো দেড়শো খোলা যায় কোনো ব্যাপার না Facebook page limit limit limitations দেখি Mm. হ্যাঁ, তো অনেক কিছু দেখা যাইতেছে আমার যেটা দেখছিলাম আমি মেবি একশোর উপরে খোলা যায় আর কি একশো খুলতে পারবেন সমস্যা নাই ঠিক আছে ওকে সমস্যা নেই একশো খুলতে পারবেন আর কিছু পেজ এক্সট্রা বেশি করে খুলে রাখবেন যাতে কিছু কিছু বায়ার আসে মার্কেট প্লেসে আপনি দেখতে পাবেন যে তারা পুরাতন পেজ খোঁজে ঠিক আছে ওগুলো কিন্তু তখন আপনি বিক্রি করে দিতে পারবেন এমনি একটা খুলে রাখবেন নাম দেওয়া কোনো কিছু করবেন না ব্যানার ম্যানার কিছু করবেন না এই যে আমার মতো করে খুলে রাখবেন দেখেন আমি কিভাবে খুলে রাখছি তো এগুলো কিন্তু কাজে লাগে একটা সময় কাজে লাগে তার মানে ইয়েতে যে যদি আমি পেজে যাই আমার দেখেন এখানে অনেকগুলো পেজ কিন্তু তৈরি করা আছে কিন্তু আমি কিন্তু সবগুলোতে কাজে লাগাবো না আমি কিন্তু কিছু বেশ বিক্রি করে দেব এখান থেকে তা ভালো দাম পাওয়া যায় তা পঞ্চাশ ষাট ডলার পাওয়া যায় ঠিক আছে একটা পেজের দাম মানে ছয় হাজার টাকা একটা খুলে রাখছি দেখছেন ইসলাম ও ইসলাম তারপরে এই যে দেখেন ইসলাম ওয়াস তারপরে ওয়াস ইনভার্টো theme love boy cute Indian Idol হ্যান ত্যান এগুলো নিয়ে আপনি খুলে রাখতে পারেন এমনি ঠিক আছে এগুলো কাজে লাগবে পুরাতন পেজগুলো বিক্রি হয় তো যাই হোক আশা করি আমি যতটুকু বুঝেছি কোনো সমস্যা নাই আর যদি কোনো সমস্যা থাকে আমাকে প্রশ্ন করতে পারো সমস্যা নাই ওকে ঠিক আছে তাহলে আমি